আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونكفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পূর্ববর্তী ঘোষণাতে আজকে আমরা লাইভে এই মুহূর্তে এসেছি আপনারা জানেন যে আমাদের আজকে আলোচনা আছে সেই আলোচনাটা বিতর্ক আমরা এর কিছুক্ষণের মধ্যে আমরা জয়েন করিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন আজকে আমাদের একটা বিতর্ক হবে আমি লিঙ্কটা সেন্ড করছি লিঙ্কটা আমি সেই দাদাকে সেন্ড করে দিচ্ছি ওনাকে আমি পাঠিয়েছি আপনারা জানেন যে আজকে আমাদের একটা বিতর্ক একটা আলোচনা হওয়ার কথা আছে আপনারা যারা জানেন না তারা জানবেন যে শ্রী শ্রী কৃষ্ণা হালদারের সঙ্গে আজকে একটা বিতর্ক হবে ইসলাম কি শান্তি নাকি যুদ্ধ এ বিষয়ে পুরো আলোচনা হবে তার যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত আমি লিঙ্কটা শেয়ার করেছি উনি আস্তে আস্তে ততক্ষণ আমরা তার সম্পর্কে কিছু বলি তিনি একজন বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাছাড়া তিনি বিভিন্ন রকমের গান বাজনার সঙ্গে তিনি যুক্ত আছে আপনাদেরকে তার সম্পর্কে ততক্ষণ দেখাই যে তিনি আসলে কে ইনি হচ্ছে আমাদের আজকের ডিবেটার আপনারা যারা আমি এখানে সাবমিট করে রেখেছি কেননা তিনি বাধ্য গান করছে এই জন্য সেই ব্যক্তি যার সঙ্গে আজকে আমাদের আলোচনা হবে জন্য তিনি যতক্ষণ আসছেন ততক্ষণ পর্যন্ত আমরা এটা চলাতে থাকি জানেন যে ইনার সঙ্গে আজকে আমাদের আলোচনা হবে এনাকে ইউটিউবে এনার অনেকগুলোই আলোচনা আপনারা পাবেন তো যাই হোক আমরা দেখছি তিনি আসছেন কি না ওনাকে লিঙ্ক আমি পাঠিয়েছি পাঠিয়েছি নাকি দেখা যাক কোনো আসেন কিনা আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি দেখা যাক আচ্ছা আপনাকে একটা আমি সরাসরি ফোন দিই আশিফ দেখি ওনাকে একটা ফোন দিই মানে কি সমস্যা আপনাকে যে লিঙ্কটা আমি শেয়ার করেছি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম এখানে তো অনেকজনে তো অ্যাড হতে পারছে তো আমি একজনকে অ্যাড এই মুক্তি করলাম এই তো আরেকজনকে অ্যাড করেছি আপনি আপনি চেষ্টা করেন আমাকে কি লাইভে মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাকে লাইভে দেখতে পাচ্ছেন আপনি আপনি আমাকে লাইভে দেখতে পাচ্ছেন না আপনি দেখুন আমাকে লাইভে আপনি আমাকে লাইভে দেখতে পারেন আমার ফেসবুক পেজে চলে আসেন যেখানে কালকে লাইভ মেরেছেন আমি পেজটা আপনাকে আরেকবার শেয়ার করছি যে পেজে দিলাম ওই পেজে আপনি চলে আসেন ওই যে একটা লিঙ্ক দেওয়া ওখানে আপনি কপি করে আপনি একটা জাস্ট ক্লিক করলে চলে যাবেন দেখেন আপনাকে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি দেখেন হ্যাঁ আপনি আমার পেজে এসে দেখেন লেখা আছে যুক্ত হন এই লিঙ্কে ওখানে ক্লিক করলে আপনি চলে আসতে পারবেন ঠিক আছে আপনি দিয়ে আমাকে জানান তাড়াতাড়ি আচ্ছা এখানে অনেকজন আছে ভাই আজকে তো আপনাদের কাউকে আমি অ্যাড করবো না আজকে আলোচনা হবে আমার ওই দাদার সঙ্গে গেস্ট আজকে যিনি আছেন আমাদের ওই গেস্টের সঙ্গে শুধুমাত্র আজকে আলোচনা হবে এই জন্য আজকে লাইভে আসা আমাদের যে গেস্ট আছে আজকে কৃষ্ণা হালদার ওনার সঙ্গে আজকে আমাদের আলোচনা হবে অনেকজনকে দেখছি নাজবুল খান সজীব মিঠুন আছে শাকিল আহমেদ আছে অনেকেই আছে এখানে কিন্তু আমরা আমাদের গেস্টকে নিয়ে আসার চেষ্টা করছি আচ্ছা যেটুকুনি আপনাকে আমরা লাইনে আনার চেষ্টা করছি ওনাকে এখনো আমরা দেখতে পাচ্ছি না এখানে শাকিল আহমেদ মিঠুন আবু রাসেল আর একটা ফোন করি হ্যাঁ দাদা পেয়েছেন পেয়েছেন হ্যাঁ, আচ্ছা আমার লাইভটা দেখতে পাচ্ছেন দেখেন ওখানে লেখা আছে জয়েন হন ওখানে আপনি ক্লিক করেন দেখেন চলে আসবেন আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আপনি ওখানে কেটে ক্লিক মারেন একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন দেখতে পাচ্ছেন লিঙ্কটা এখানে লাইভ লেখা আছে লাইভ আট পয়েন্ট এগারো এখানে কোথায় দেখেন লেখা আছে যুক্ত হন এই লিংকে দি এইচটিটিপিএস পেয়েছেন জয়েন্টটা হ্যালো কি বললেন বুঝতে পারলাম না বলেন আরে ভাই আপনি আমার যে ভিডিওটা দেখছেন তার উপরে দেখেন লেখা আছে যে যুক্ত হন এ লিঙ্কে যুক্ত হন এই লিঙ্কে বলে কিছু পাচ্ছেন আপনি আরে ভাই আপনি আমার ফেসবুক পেজে ঢুকেছেন তো ফেসবুকের পেজে ঢোকার পরে আপনি যে ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি লাইভে আছি ওখানে প্রথমেই লেখা আছে দেখেন যুক্ত হন এই লিঙ্কে সুপ্রিয় মন্ডলী আমরা কিছুক্ষণের মধ্যে ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি আপনারা ধৈর্য হারাবেন না আমরা আসছি দেখি পেয়েছেন হ্যাঁ আপনি একটা ক্লিক মারেন ক্লিক মারেন দেখেন আচ্ছা আপনার ক্লিক মেরেছেন তো আচ্ছা আপনার ফেসবুক পেজটা কি আছে ওই নাকি এখন আমাদের এখানে আসেনি আপনাকে শো করছে না এখনো আপনার রিকোয়েস্ট এখনো আসেনি হ্যাঁ এটা লেটটা তো আছে মানে একটু আস্তে আস্তে আচ্ছা আপনাকে হোয়াটসঅ্যাপে আমি দিলাম যেটা ওই ওখান থেকে আপনি একবার ক্লিক করেন তো শেষে আপনি ওখানে ক্লিক করলেই দেখেন যুক্ত হতে পারবেন অনেকে আমার এই মুহূর্তে আমি দেখেন আমি অনেকে আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে এখানে অনেকেই আর ধরতে পারছে এখনো পর্যন্ত আপনাকে আমরা পাচ্ছি না আমি তো ওটাও তো ক্লিক করলাম এখন open use in YouTube browser দেখেন আমি আমার ফেসবুকে আপনি ফেসবুকে কমেন্ট অপশনে যান দেখেন আমি এখানে লিংক শেয়ার করছি একটা লিংক শেয়ার করছি দেখেন লিংক শেয়ার করছি লিংকটাতে ক্লিক করলে ঢুকে যেতে পারবেন এখানে অনেকে আমাদের সঙ্গে এখন অ্যাড হয়েছে হ্যাঁ। দেখেন আপনাকে ফেসবুকে মানে হোয়াটসঅ্যাপে আবার লিঙ্কটা পাঠালাম এটা আমি লিখে লিঙ্ক শেয়ার করলাম তো দেখেন অনেকে লিঙ্ক শেয়ার করছে সকলে লিঙ্কটা কপি করে শেয়ার করছে আপনি কমেন্ট থেকে ধরে নেন তাহলে ক্লিক মারেন এখন অনেকেই কমেন্টে লিখ দিচ্ছে লিঙ্ক কপি করে দিচ্ছে অনেকে চলে এসছে কিন্তু দাদা আপনি এখন পর্যন্ত আর ধরতে পারলেন না আরে ভাই ওই লিঙ্কে ক্লিক করলে তো আপনি আগে যেতে পারবেন হোয়াটসঅ্যাপেও তাকে অনেকবার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিয়েছি আবার ফেসবুকে ফেসবুকের উপরেও লিঙ্কটা আমার দেওয়া আছে আজকের ভিডিও তিনি এখন পর্যন্ত যুক্ত হতে পারেনি না মোবাইলে जो है कमरा देखिए खान हेलो সালাম ভাই এটা আলহামদুলিল্লাহ ভাই ভাই কানেক্ট করতে পারছি না অনেকে লিংকডিন শেয়ার করলাম তাই এখন পর্যন্ত উনি আসতে পারেননি আমি তো অনেক সময় ধরে অপেক্ষা করছি ওনার সাথে একটা সুন্দর বাহাস আমরা আশা করতেছিলাম আলোচনা শুনবো অনেক সময় ধরে ধৈর্য ধরে আর দেখতেছি কই উনি তো যুক্ত হতে পারতেছে না নাকি ইচ্ছে করে যুক্ত হচ্ছে না সেটি তো এখন জানার বিষয় আমি তো অনেকে হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করেছি ফেসবুকে তো আপনারা সকলে জয়েন করতে পারছেন ওখানে তো জাস্ট ক্লিক করলেই তো যুক্ত হয়ে যাওয়ার কথা জি কেন আগে থেকে এখন মানুষ সবাইকে অপেক্ষায় রাখলো দেখেন আর কিছু সময় দেখেন সে অ্যাড হইতে পারে কিনা হ্যাঁ আমি তার জন্য কোনো ডিসকাউন্ট করি না আমি এখন লাইনে আছি তার জন্য কি আর করা ওনারা এত কিছু জানে ডিজিটাল হয়ে গেছে পুরো ভারতবর্ষের পুরোটাই ডিজিটাল আপনাদের ভারত তখন ফাইভ জি উনি যদি অ্যানালগ থাকে তাহলে হবে কিভাবে হ্যাঁ, হ্যাঁ। আমরা না বাংলাদেশে ফোর জি হইতে পারি নাই ভারত তো ফাইভ জি পার হয়ে গেছে বোধ তো উনি এত কিছু জানে একটা ক্লিক করে এটা অ্যাড হবে জ্ঞানের অধিকারী করতে পারে জি জি আমি দেখছি মনে হচ্ছে দেখি পাওয়া যায় জি আরেকটু চেষ্টা করে দেখেন আসসালামু আলাইকুম জি জি শুনতে পাচ্ছেন রায়হান দাদা আরে ভাই অনেক সব কথা হ্যাঁ সকলে জয়েন্ট হচ্ছে ওখানে তো জয়েন্ট হওয়ার কোনো ব্যাপারই না জাস্ট একটা লিঙ্কে আপনি ক্লিক করলে আপনি ঢুকে যেতে পারবেন আমি দেখতে পাচ্ছি যে লাগে হাতে মোবাইল জি জি Yeah. দেখেন আপনার আমি ভিডিও চালিয়েছি নেটে সকালবেলা লক্ষ্মী পূজা করতে পারে না ঠিক মতন ভালো একটা সংস্থার মধ্যে uh, অনেক যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন অপগ্রহ করে লাইনে আজকে ইনারি আসার কথা ছিল আপনার যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই কৃষ্ণা হালদার যাই আমরা চেষ্টা করছি অনেক তাকে এখন পর্যন্ত আমরা লাইনে পাচ্ছি না এখানে সোহাগ ফারিক অনেকে আছে আচ্ছা আমি তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ওনাকে ততক্ষণ পর্যন্ত আপনারা কি করবেন আপনারা ততক্ষণ পর্যন্ত একটা ইসলামিক সং ইসলামী একটা হাম শুনতে পারেন যতক্ষণ তিনি না আসছে আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে তুমি আছো বুকের গভীর গভীর ভেতর আল্লাহ তুমি আরো না জানি কত সুন্দর চিরন্তন আল্লাহ তোমার তোমার পথে চলি যেন জীবন আল্লাহ তুমি না জানি কত সুন্দর তোমায় আমি শুভেছি প্রাণ শুভেছি এই অন্তর আল্লাহ জানি কত সুন্দর তোমায় আমি প্রাণ এই অন্তর আমরা অনেকক্ষণ ধরেই তো অপেক্ষা করছি উনি এখন পর্যন্ত আসছেন না তো কিছু করার মনে মনে হচ্ছে এখানে আমরা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা তো অনেক চেষ্টা আলাইকুম আসসালাম হ্যাঁ, আপনি দুইটা মানে স্টুডিওতে ঢুকছিলেন দুইটাতে জয়েন হয়েছি আজকে জয়েন মানে আপনি হ্যাঁ, ওনাকে পাচ্ছি না হ্যালো আসসালামু আলাইকুম জি আমার কয়েকটা বিষয় জানার ছিল এই জন্য আমি ভাই আজকে প্রশ্ন উত্তরের জন্য লাইভ আসি নাই ভাই আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আসা জি আপনাকে খুব একটা পাওয়া যায় না তো এই জন্য আর কি ই করছিলাম আর কি আমার প্রশ্ন উত্তরের জন্য কবে মানে আবার শুরু করবেন হুম হুম জানাবো ইনশাল্লাহ এখনো সেইভাবে কিছু ঠিক করা নেই আবার আসেন ভাই পাওয়া যায় না আপনাকে আমি তো সবসময় তো সোশ্যাল মিডিয়াতে আছি রে ভাই প্রতিদিনই তো একবার না দুবার আসছি তো যাই হোক আমরা তো যে উদ্দেশ্যে এসেছিলাম সে উদ্দেশ্য তো পূরণ হলো না তার মানে আজকে তাকে আমরা পাচ্ছি না এই মুহূর্তে তিনিও যুদ্ধ হতে পারছেন না আপনারা ততক্ষণ গজল শুনতে থাকেন এখানে যে এস বিশ্বাস এস বিশ্বাস লিখেছে জয় শ্রীরাম লিখেছে আপনি যদি অ্যাড হতে চান এস বিশ্বাস জয় শ্রীরাম লিখেছেন আপনি আমাকে ফোন করেছিলেন সম্ভবত আপনি যদি যুক্ত হতে চান তাহলে আপনি এখানে এখনই যুক্ত হতে পারেন এস বিশ্বাস আপনি এখানে যুক্ত হতে পারেন এস বিশ্বাসকে বলছি আপনি যদি এখানে যুক্ত হতে চান আপনি যুক্ত হতে পারেন এস বিশ্বাস তেজ বিশ্বাসকে বলছি আপনি সেদিন বলছিলেন অ্যাড হো আপনাকে অ্যাড করার জন্য আমরা অনুরোধ করছি আপনি যুক্ত হন কেমন আছেন হ্যাঁ, আসলে আজকের সময় হিন্দু ধর্মীয় অবলম্বীদের সাথে একটা বিতর্ক আহ্বান ছিল বা এখানে একটা বিতর্ক আলোচনা চলতেছিল তো আমি একটা মানে বিষয় বলতে চাচ্ছি হচ্ছে নাস্তিক ধর্মে আসলে যে মানে শান্তি কাকে বলা হয় বা তাদের নাস্তিক ধর্মাবলম্বী যারা আছে তারা যে ধরনের আসলে বিষয়গুলো আমরা যদি সোভিয়েত ইউনিয়নের দিকে তাকাই তারা কিভাবে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পৃথিবীতে মানব জাতিকে ধ্বংস করেছে এই বিষয়ে যদি একটু আমাদেরকে যদি একটু জানাতেন যে পৃথিবীতে ধর্মহীনরা কিভাবে আসলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে হ্যাঁ আসলে রুল ভাই আজকে তো আমাদের ওই হিন্দু দাদাকে আর করবো তো তার জন্য মানে আমরা আজকে ওই বিষয়টাই আমরা আলোচনার জন্য এখনো আছি আমরা চেষ্টা করছি ওনাকে নিয়ে আসার উনি যদি আর পনেরো মিনিট আমরা সময় দেখবো যদি না আসেন তাহলে আমরা হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যুক্ত করার জন্য আমরা মানে ই করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওই জন্য বললাম আর কি যে যদি মানে সে মনে হয় না আসবে হয়তো ভয়ে চলে গেছে হ্যাঁ সে দেখা যাক তিনি আসছেন কিনা আচ্ছা অনেকেই বলছেন যে এখানে প্রচুর সংখ্যক মানুষ অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট করার কারণে ওখানে নাকি মানে ফুল দেখায় তো যারা এখানে যুক্ত হতে চান না তারা কিন্তু আসলে বা যারা আলোচনা করতে চান না তারা এমনিতেই এখানে এসে যদি ফুল করে রাখেন তাহলে যিনি আজকের গেস্ট সে কিন্তু অ্যাড হতে পারবে না সেক্ষেত্রে আমিও বিদায় নিতে চাচ্ছি যাতে করে সে যদি বারবার ফুল দেখে তাহলে সে নিজেও বিরক্ত হয়ে যাবে এবং আজকের যে আলোচনার যে পরিবেশটা সেটাও কিন্তু আসলে আমাদের মধ্যে ফিরে আসবে না আমি সবসময় ক্লিয়ার রাখছি আমি সবসময় চারটে পাঁচটার মধ্যে রেখে দিচ্ছি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ না মানে এমনিতে সবাই যদি ঢোকার চেষ্টা করে তাহলে এটা ফুল দেখায় দেখালে যুক্ত হওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় হুম জাস্ট উনি তো উনাকে উনাকে যে দেখতে পাই এখানে অন্তত দেখতে তো ভাবো যে অন্তত আবসা হয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ উনি যদি কমেন্ট করে তাহলে কিন্তু এটা বোঝা যাবে যে উনি আসলে আসতে চাচ্ছে কিনা সম্ভবত আসলে এটার এটা অনেকে কমেন্ট করেছে যার কারণে আমি আর কি প্রবলেমটার কথা বললাম আর যেহেতু এখানে মোটামুটি ভাবে কোনো একটা প্রবলেম মনে হয় নাই যেহেতু আমাদের এখানে হজরত যেটা বললেন যে এখানে উনি ক্লিয়ার রেখেছেন সেক্ষেত্রে আশা করি যে মানে আমি সবসময় ওই চার পাঁচ জনে ক্লিয়ার রাখছি সবসময় মানে যেন আচ্ছা, উনি আচ্ছা। আসতে এনগেজ না পাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন কথা বলে খুবই ভালো লাগলো এবং আমাকে অ্যাড করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই আমরা তো কোনোভাবেই ওনাকে নিয়ে আসতে পারছি না উনি কি অ্যাড হতে চাইছেন না নাকি আমরা বুঝতে পারছি না কেননা এখানে নাহলে চল্লিশটা রিকোয়েস্ট এসে পড়ে আছে অ্যাড হওয়ার জন্য আপনাদের অনেকের সময় নষ্ট করলাম এই মুহূর্তে লাইভে পাঁচশো এগারো জন মতো আপনাদেরকে আমি দেখছি হুম দাদা কি সমস্যা কি অবস্থা হ্যাঁ বলবো হ্যাঁ মানে চেষ্টা আমাকে কি আমি তুমি বলছো না আমি আরে ভাই সবাই এখানে আমি দেখছেন তো আমি অলরেডি অনেককে অ্যাড করছি আর মানে দেখছি যে অনেককে অ্যাড করলাম আচ্ছা আমি আপনাকে আপনি আপনি বলে দেন আমি লাইভে আছি আপনি বলে দেন শুনতে পাবে আচ্ছা আমি ফোন করছি আপনাকে অন্য একটা নাম্বার থেকে আপনি যা জানার বলে দেন আচ্ছা আপনারা একটু ওনার কাছ থেকে শুনে নেন উনি আসতে পারছেন না ওই জন্য উনি কি বলতে চাইছেন ছিয়াশি সাতশো সাঁত্রিশ কোভিড হ্যাঁ দাদা বলুন আপনি কি বলতে চাইছেন বলুন আমি জয়েন্ট হওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু মানে আমার নেটটাও তো এমনি তারপর কোনো একটা সমস্যা হচ্ছে যাই হোক যারা লাইনে আছে তারা সবাই যাতে মানে কিছু না মনে করে আমার খুব নিজেরও খারাপ লাগছে আমি জয়েন্ট হতে পারছি না কেন সবাইকে সবার কথা শুনতে পাচ্ছি রাহুল ভাইয়ের কথাও শুনতে পাচ্ছি কিন্তু আমি জয়েন্ট হতে পারছি না যাই হোক সবার কাছে আমি ক্ষমা চাইছি আজকে কি কারণে আমি জিনিসটা দেখে নিচ্ছি হয়তো আমি আগামী দু একদিনের মধ্যে আবার রাহুল ভাইয়ের সাথে আমি করবো জিনিসটা আমি যে সমস্যাটা হচ্ছে এটা কি ব্যাপার দেখে হম সবাই কিছু মনে করবেন না সবার কাছে ভাত জোর করে ক্ষমা চাইছে আচ্ছা ঠিক আছে ওকে দাদা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি এক কাজ করেন আপনি একবার ভিডিও আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ভিডিওতে একবার ফোন দিই হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমরা একবার ওনাকে হোয়াটসঅ্যাপে একবার ভিডিওতে আমরা একবার কল দিই হ্যাঁ, হ্যাঁ তো মানে বসে আছে বুঝতে পারছেন সব হ্যাঁ সবই তো আমি দেখতে পাচ্ছি আমি তোমার কথা সত্য পাচ্ছি কিন্তু মেন সমস্যাটা কোনো একটা যে কিছু একটা হচ্ছে যে জিনিসটা আমার মোবাইল দিয়ে হচ্ছে না তো আর আমার এই কাছে কেউ নেইও এখন আমি কিছু একটা করবো আচ্ছা, অনেকক্ষণ আচ্ছা। চেষ্টা করছি সবাই আমি বুঝতে পারছি সবাই স্বাভাবিক একটা নিজেরও খারাপ লাগার বিষয় হ্যাঁ এমনি যারা লাইনে আছে যারা আসতে চায় এখন লাইভে তো তুমি নিয়ে নাও ঠিক আছে আমি আগামীতে আগামী কালকে নয়তো পরশু দিন দু একটা ডেট দিও আমি সে অনুযায়ী আবার আচ্ছা ঠিক আমি হ্যাঁ, সব শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি হুম ঠিক আছে তাহলে দাদা আমি হ্যাঁ, হ্যাঁ, আমি খুব দুঃখিত আমার তরফ থেকে আমি সত্যি খুবই চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না যে কোনো কারণে হুম ঠিক আছে যারা লাইভে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে নমস্কার ওকে তো যাই হোক আপনারা এতক্ষণ শুনলেন আমরা অনেক চেষ্টা করলাম ওনাকে নিয়ে আসার জন্য তো উনি মানে কোনো কারণে তিনি আসতে পারছেন না এবং আমরা যে কোনো ধোকা বা প্রতারণা দিই না মানে উনি যে আসার জন্য প্রস্তুতি ছিলেন যে কোনো কারণবশত হয়তো তিনি আসতে পারলেন না কোনো কানেক্ট হতে পারলেন না আমরা পরবর্তী সময়তে ইনশাল্লাহ চেষ্টা করব যে আমরা আর অন্য কোনোভাবে ব্যবস্থা করে আনা সম্ভব হয় কিনা তো আমরা আজকে আর আলোচনাটা লম্বা করছি না আমরা এখানে এক উনি যে আসার জন্য প্রস্তুতি ছিলেন কেউ কারণ বিষয়টা তিনি আসতে পারলেন না কোনো কানেক্ট হতে পারলেন না আমরা পরবর্তী সময়তে টেনশন আছে হ্যালো আচ্ছা যাই হোক আমরা আজকে আলোচনা না এগোই আমরা এখানে আজকে বিদায় নিই আমরা লক্ষ্য করবো আমরা আজকে অন্য আমরা বিষয়টাকে পরিষ্কারভাবে এসে আমরা ঠিকঠাক একবার আসবো ইনশাআল্লাহ আজকে মতো আমরা এখানে বেরিয়ে নিচ্ছি ওমা আলাই নাইলাল বলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু